আগামী দু হাজার একুশ সালের দশই জুন বৃহস্পতিবার সূর্যগ্রহণ আমরা জানি চাঁদ পরিক্রম অবস্থায় পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে পৃথিবী মানুষের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা কখনো সম্পূর্ণরূপে আদৃশ্য হয়ে যায় এই অবস্থাকে সূর্যগ্রহণ বলা হয়ে থাকে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবী সূর্য এবং চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় অবস্থান করলে পৃথিবী এবং সূর্যের মধ্যে চাঁদ এলে তখন আর সূর্যের আলো পৃথিবীতে পড়ে না তাদের ছায়া পৃথিবীতে পড়ে এবং সূর্যগ্রহণ হয় বছরে বেশ কয়েকবার সূর্যগ্রহণ হয়ে থাকে কিছুদিন আগেই বছরের শেষ সূর্যগ্রহণ ছিল মহাকাশবিদরা বলেছেন এই বছরের তুলনায় আগামী বছর অর্থাৎ দু হাজার একুশের অনেক বেশি সূর্যগ্রহণ দেখা যাবে এবং একই সঙ্গে অনেক বেশি সূর্যগ্রহণও দেখা যাবে দু হাজার একুশ সালে প্রথম সূর্যগ্রহণ দশই জুন ভারতের যদিও এই গ্রহণকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসাবে মানা হচ্ছে না আংশিক সূর্যগ্রহণ বলা হয়েছে তো ভারতের ভারত ছাড়াও গ্রহণ দেখা যাবে আমেরিকা উত্তর ভাগের ইউরোপ ও এশিয়া আংশিক গ্রহণ দেখা যাবে তাহলে বন্ধুরা জানে নেই যে ভারত ছাড়াও এর পাশাপাশি যে দেশগুলো রয়েছে আমেরিকা হুম ইউরোপ এশিয়া এই দেশগুলিতেও উত্তর কানাডা গ্রিনল্যান্ড রাশিয়া কিছু জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে কিন্তু বাংলাদেশ এবং ভারত এর পাশাপাশি এ দুটি দেশে অদৃশ্য অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ভারতের সময় অনুসারে যে সূর্যগ্রহণ সেটা দেখা যাবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সেদিন সন্ধে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে বিশ্বের বহু দেশে এই গ্রহণ পূর্ণগ্রাস হিসাবে দেখা যাবে দেখা যাবে রিং অফ ফায়ারের মতো এছাড়াও বাংলাদেশের যে সময়সীমা সেটা অনুসারে হচ্ছে যে দুপুর দুটা বারো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত তো এবার গর্ভবতী মহিলাদের কোন কোন জিনিসগুলি লক্ষ্য করা দরকার এবং কোনগুলি লক্ষ্য করা দরকার নয় অর্থাৎ সূর্য গ্রহণের দিনে বিশেষ করে গ্রহণের সময় ছুরি বা কাশি সুতের মতো কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না এই সময় কিছু না খাওয়াই ভালো গ্রহণের সময় জানালা বন্ধ রাখুন এবং জানালার মোটা পর্দা ঝুলিয়ে দিন যাতে গ্রহণের আলো কখনো কখনো কোনোভাবেই ঘরে ঢুকতে না পারে গ্রহণের আগে তৈরি করা খাবার গ্রহণের পরে খাবেন না গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের জলও খেতে নিষেধ করা হয়েছে তবে আমরা বলবো প্রচলিত বিশ্বাস অনেক কিছু থাকে অন্ধভাবে সব কিছু মেনে চলাও ঠিক নয় গর্ভবতী মহিলাদের শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি গ্রহণের দীর্ঘ সময় তাদের পক্ষে না খেয়ে থাকাটাও ঠিক নয়